হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো একটি টাচ সাইট যেটা সব সময় পেইড করে আসছে এবং হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়াল সাইট কোনো ডিপোজিট কোনো ইন্টারভেস্ট করা লাগে না এটাতে একদম প্রতিটা অ্যাডে প্রতিটা অ্যাডে তোমাদেরকে চার টাকা করে দেবে এবং প্রতি ক্লিকে তোমাদেরকে চার টাকা করে দিবে এবং প্রতিদিন তোমরা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে প্রতিদিন আনলিমিটেড আর্ন করতে পারো এই সাইটটি থেকে তাহলে চলো এই সাইটটি সম্পর্কে জানা যাক এই সাইটটির নাম হচ্ছে আর সিজি ক্লিক এটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমাদেরকে সম্পূর্ণ দেখো অ্যাড দেখে দেখাচ্ছি সম্পূর্ণ তোমাদেরকে ভিডিও দেখে দেবো তোমরা পুরো ভিডিওটি দেখবে টেনে টেনে দেখবে না তাহলে সব কিছু আশা করি বুঝতে পারবে এবং এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এখানে দেখো প্রতিটা অ্যাড এক মিনিট থেকে দুই মিনিট তোমাদেরকে দেখতে হবে এবং নিচে দেখো এখানে দু প্লাস জিরো এখানে দুই করে কনফার্ম হবে ক্লিক করতে হবে এরপরে দেখো এখান থেকে অনেক অনেকগুলো কাজ এখানে দিয়ে রাখছে প্রতিটা কাজের জন্য তোমরা চারটে করে দেশ ভরে যা দেখো আমার এখানে একশো টাকা ছিল আমি একটা অ্যাড দেখছি সাথে সাথে চার টাকা চলে আসছে আবার দেখো দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ নিচে দেখো আমি একটা ক্লিক করছি এখানে পঁচিশটা টোটাল ক্লিক ছিল এখানে ছাব্বিশটা ক্লিক হয়ে গেছে এরপরে দেখো আবার আমি ড্রেস ভরে যা দেখাই ইটিসি e এরপরে অ্যাডসে ক্লিক করবে এরপরে আবার অ্যাডসে ক্লিক করবে দেখো এভাবে তোমরা প্রতিদিন চোদ্দোটা থেকে দশটা প্রতিদিন তোমরা অ্যাড পাবে প্রতিটা অ্যাড দেখলে তোমাদেরকে চার টাকা করে দেবে এবং আনলিমিটেড আইডি খুলে তোমরা পেড পাবে দেখো সাকসেসফুলি ভিউড অ্যাডস আবার আমি দেশগড়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আবার চার টাকা অ্যাড হয়ে গেছে আমার কিন্তু অলরেডি একশো টাকা হয়ে গেছে এখান থেকে তোমরা প্রতি পনেরো দিন থেকে বিশ দিন পর পর তোমরা নগদ অ্যাকাউন্টে তোমরা উইথড্র করে নিতে পারো এখানে দেখো প্ল্যান্স দুটা প্ল্যান আছে একটা ভিআইপি মেম্বার চারশো পঞ্চাশ টাকা এখান থেকে তোমরা ডেলি দশ পিটিসি পাবে আপ টু নাইন লেভেল এবং প্ল্যান প্রাইস চারশো পঞ্চাশ টাকা ভ্যালিডিটি লাইফ টাইম তোমরা লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবে শুধু চারশো টাকা ডিপোজিট করে আবার যদি ডিপোজিট না করো তাহলে সমস্যা নেই ডেলি পাবে দশ পিটিসি দশ পিটিসি দেন এখান থেকে চোদ্দো থেকে পনেরো পিটিসি দিয়ে থাকে এখান থেকে দেখো ট্রানজ্যাকশন আমি কত উইড্রো করছি সম্পূর্ণ দেখাও এখানে লিস্ট আছে দেখাচ্ছি এই দেখো ট্রানজ্যাকশন আইডি চার বিডিটি এখানে একশো আট বিডিটি আমি ব্যালেন্স নিয়েছি এখান থেকে নিচে দেখো আরও আরও অনেক নিয়েছি আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি একটু করে আমার মেসেজ নগদের মেসেজ দেখাচ্ছি সম্পূর্ণ তোমাদেরকে দেখে দিচ্ছি আমি অনেক অনেকবার এখান থেকে উইড্রো পেয়েছি দেখো মেসেজ অপশনে তোমাদেরকে যে প্রুফটা দেখাচ্ছি এরপরে দেখো আমি নগদ একটা মেসেজে যা দেখাচ্ছি দেখো এখান থেকে আমি পঁচানব্বই টাকা নিয়েছি এরপরে দেখো নব্বই টাকা এরপরে দেখো দুশো আশি এখান থেকে আবার নব্বই আমি অনেকবার এখান থেকে উইড্রো নিয়েছি তোমরা প্রুফটা ভালোভাবে দেখে নাও তোমরা হচ্ছে করলে কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করলে তোমরা ঠিকই পাবে এখান থেকে দেখো আমি অনেক অনেকবার এখান থেকে উইড্রো নিয়েছি এখানে দেখো রেফারেল আইডি আছে অ্যাকাউন্ট আছে দেখো এখান থেকে লগ আউট টু ভেক্টর চেঞ্জ পাসওয়ার্ড সব কিছু এখান থেকে তোমরা করতে পারবে এখান থেকে দেখো আমার প্রোফাইল সব ডিটেলস এখানে দেওয়া আছে আমি লগ আউট করে আমার আরেকটা দ্বিতীয় আইডিতে যে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখান থেকে আমার কিন্তু অলরেডি পাঁচটা অ্যাকাউন্ট আমি করে রাখেছি এবং প্রতিটা অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু উইথড্রো নিই এবং প্রতিটা অ্যাকাউন্টে আমি কাজ করি এখান থেকে দেখো আমি দ্বিতীয় আইডিতে ঢুকলাম যার দেখো দ্বিতীয় নাম্বার আইডিতে আমার দেখো এখানে আটষট্টি বিডিটি হয়ে আছে এরপর আমি একটা পিটিসি অ্যাডস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কয়েক মিনিট সময় নেবে এরপরে দেখো ওয়ান প্লাস এইট নাইন লিখে এরপরে দেখো এখানে নাইন লিখতে হবে এরপরে কনফার্ম আমি ক্লিক করলে দেখো এরপরে আবার দেশ বদলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার চারটে অ্যাড হয়ে গেছে এভাবে তোমরা প্রতিটা অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে অথবা তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমার মোবাইল থেকে দশটা অ্যাকাউন্ট করে তোমরা প্রতিদিন আর্ন করতে পারো আনলিমিটেড টাকা এখান থেকে দেখো আমি আবার লগ আউট করে আমার তিন নাম্বার আইডিটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমার তিন নাম্বার আইডিতেও আটষট্টি টাকা হয়ে আছে এখন দেখো আমার এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার আইডি আমি পাঁচ নাম্বার আইডিটা দিয়ে দেখাই লগ ইন নাও দেখো আমার পাঁচ নাম্বার আইডিতে দেখো বত্রিশ টাকা হয়ে আছে তোমরা ইচ্ছা করলে আনলিমিটেড আইডি এখান থেকে ক্যারেক্ট করে নিতে পারো প্রতিটা আইডির জন্য আলাদা আলাদা ইমেল হতে হবে প্রতিটা না আইডির জন্য আলাদা আলাদা ফোন নাম্বার হতে হবে এবং ইউজার নাম বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা দিতে হবে এরপরে দেখো এখানে সাত সাত চোদ্দ হয় কনফার্ম ক্লিক করলাম এরপরে দেখো আবার দেশ ভরে যাই দেখুনদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো আমার এখান থেকে দেখো আবার চার টাকা অ্যাড হয়ে গেছে টোটাল কিন্তু ছত্রিশ টাকা আমার এখানে অ্যাড হয়ে গেছে দেখো চার টাকা আমার প্লাস হয়ে গেছে এভাবে তোমরা ইচ্ছা করলে এখান থেকে দৈনিক আনলিমিটেড টাকা আর্ন করতে পারো এখান থেকে দেখো আমি রেফার কিন্তু কম করি না আমি রেফার অনেক করছি দেখো আমার আন্ডারে অনেকজন কাজ করে এখানে দেখো এখানে আমি অনেক অনেকগুলো রেফার করছি দেখো আমার আমার যে রেফার লিঙ্কটা আছে সেটা দিয়ে আমি অনেকগুলো রেফার করছি ইচ্ছা করলে তুমি এখান খুলে তুমি প্রত্যেকটা প্রতিটা তোমার ফ্রেন্ডের কাছে রেফার করে আর্ন করতে পারো বিভিন্ন অনেক অনেক আর্ন করতে পারো এখান থেকে এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে আইডি করতে হয় আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছে রাখছি ওই লিঙ্কটাতে তোমরা প্রবেশ করার পরে এখান থেকে রেফার আইডি অবশ্যই মিলিয়ে নিতে হবে এরপরে তোমাদেরকে ফার্স্ট নাম এখানে দিতে হবে আমি দেখো নাম লিখে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি এরপর এখান থেকে তোমাদের যে ফোনে যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে লিখতে হবে এরপরে তোমাদের ফোনে যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বার দিতে হবে তারপর তোমাদেরকে ইউজার নামটা দিতে হবে ইউজার নামটা দেওয়ার শেষে অবশ্যই তোমাদেরকে যে কোনো ধরনের একটা সংখ্যা ক্রিয়েট করে দিতে হবে ইউজার নেমে কোনো সময় স্পেস দেওয়া যাবে না এরপরে দেখো I agree with privacy policy পাসওয়ার্ডটা অ্যাকুরেটভাবে তোমরা দিয়ে দিবে এরপরে আমি রোবট নয় এখানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে রেজিস্টার নাও ক্লিক করলে তোমাদের দেখো এখান থেকে সেভ অপশনে ক্লিক করবে এবং দেখো তোমাদেরকে নতুন একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে দেখো জিরো বিডিটি এরপরে দেখো নো প্ল্যান এখান থেকে দেখো আমি যে নতুন আইডি করলাম এটার জন্য এমন হয়ে থাকবে নো প্ল্যান এরপরে তোমাদেরকে আপডেট না হয়ে ক্লিক করে তোমাদেরকে প্ল্যানটা সেট করে নিতে হবে আমি দেখো দেখে দিচ্ছি তোমাদেরকে কিভাবে প্ল্যানটা সেট করে নেবে এর জন্য তোমাদেরকে থ্রি ডট এই অপশনে ক্লিক করতে হবে এরপর তোমাদেরকে এখান থেকে প্ল্যান অপশনে ক্লিক করতে হবে জাস্ট দেখো এখানে প্ল্যান অপশন আছে এখানে ক্লিক করার পর তোমরা দেখো এখান থেকে দুইটা প্যাক আছে একটা ভিআইপি মেম্বার আর একটা হচ্ছে ফ্রি মেম্বার তোমাদেরকে এই ফ্রি মেম্বারটাই ক্রিয়েট করতে হবে এখান থেকে সাবস্ক্রাইব নামে ক্লিক করার সাথে সাথে তোমাদের উপর থেকে কনফার্ম নাও ক্লিক করতে হবে জাস্ট কনফার্মে ক্লিক করার পরে দেখো সাকসেসফুলি ক্রিয়েটে হয়ে গেল আমার ফ্রি মেম্বার এরপরে তোমাদেরকে আবার দেখো জাস্ট এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করলে এবং এখান থেকে আবার ড্যাশবোর্ডে আসবে দেখো এখান থেকে কিন্তু আমার ফ্রি মেম্বার মেম্বারশিপটা হয়ে গেল এখান থেকে মাই প্ল্যান কিন্তু ফ্রি মেম্বার হয়ে গেল পরে আবার দেখো থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পিটিসি এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে পিটিসি ক্লিক করার পরে আবার দেখো অ্যাডসে ক্লিক করতে হবে জাস্ট এভাবে এরপরে দেখো অনেকগুলো কাজ এখানে দিয়ে রাখছে অনেকগুলো অ্যাড দিয়ে রাখছে নিম্ন চোদ্দো থেকে পনেরোটা অ্যাড দিয়ে রাখছে প্রতিটা কাজের জন্য তোমরা চারটে করে পাবে অর্থাৎ একদিনে প্রতিটা আইডিতে তোমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা করে প্রতি আইডিতে তোমরা প্রতিদিন আর্ন করতে পারবে এখন চোদ্দ গুণন যদি চার হয় তাহলে কত হয় হিসাব করে তোমরা দেখে নিও আমি শুধু দেখে দিচ্ছি কিভাবে এটা অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে কাজ করে কিভাবে উইডো দিতে হয় সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর দেখো আমি একটা অ্যাড ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিই এমন ধরনের ম্যাট তোমরা প্লাস করে এখান থেকে দেখো কনফার্ম আনে ক্লিক করতে হবে জাস্ট কনফার্ম আনে ক্লিক করার পরে দেখো আবার ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে আসার পরে দেখো এখানে আমার চার টাকা অ্যাড হয়ে গেছে ঠিক তোমরা এভাবে প্রতিদিন প্রত্যেকটা আইডি কাজ করবে এবং চোদ্দো থেকে পনেরো দিন অথবা বিশ দিন পরপর তোমরা নগদ অ্যাকাউন্টে তোমরা উইড্রো নিয়ে নিবে এখানে দেখো উইড্রো অপশনে গেলে দেখো উইড্রো নামে ক্লিক করলে এখান থেকে তোমরা যখন একশো টাকা পার হয়ে যাবে অর্থাৎ দেড়শো দুশো টাকা হয়ে যাবে তোমরা এখান থেকে উইড্রো নিয়ে নিতে পারো কোনো ধরনের ভেজাল ছাড়া এভাবেই তোমরা প্রতিদিন আনলিমিটেড আয় করতে পারো জাস্ট বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে